আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা অনেকে কি নতুন ল্যাপটপ নিলাম এখানে কি আমাদের এখন দরকার কি জিমেল ক্রিয়েট করা বা জিমেল লগ ইন দেওয়া তো চলুন আমরা আজকে জেনে আসি ল্যাপটপে কীভাবে নতুন জিমেল ক্রিয়েট করতে হয় প্রথমত আমরা আমাদের কি ল্যাপটপে এসে প্রথমত ক্রোম বাজারটি অন করে নিব আমরা ক্রোম বাজারটি অন করে নিলাম তাই সার্চ বারে এসে লিখবো আমরা জিমেল লগ ইন আমার এখানে চলে আসছে তো আমরা জিমের লগ ইনে আসার পর এখানে দেখেন কি একটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা জিমেল সাইনিং এ যাব তো আমরা জিমেল চলে গেলাম এরকম আমাদের একটা ইন্টারফেস আসবে তো এখানে আসার পর আপনার ফার্স্ট কাজ কি আপনার ফার্স্ট কাজ হলো এটা অ্যাকাউন্টে যাবেন আপনারা যাওয়ার পর এখানে দেখুন তিনটা অপশন শো করতেছে দেখি ফর ইউ পার্সোনাল ইউজ তবে ফর ইউ চাইল্ড তবে for work or my business এখান থেকে আমরা কি for you my personal use use দিয়ে দিব আমরা এখানে চলে যাব ফর ইউ পার্সোনাল ইউজ এখানে যাওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারভিউ শুরু করবে এখান থেকে আপনারা এখানে ফার্স্ট নেম দিবেন তো আপনার ফার্স্ট নেমটা আপনি দিয়ে দিবেন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এটা ফার্স্ট নেম তারপর আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন আমি আমার লাস্ট নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া হয়ে গেলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া হয়ে গেলে কাজটা কি হবে আপনাদের কাজটা হলো একটা ইউজার সেট করা ইউজার সেট করবেন আপনারা আপনাদের মতো আমার এখানে একটা অটোমেটিক চলে আসছে কিন্তু আমি এটা দিতে চাচ্ছি না আমি আমার নতুন করে কি একটা ইউজার দিতে যাচ্ছি ধরুন আমি দিলাম এবিএস ডট আবু বক্কর নিচে হ্যাঁ এটা নিয়ে নিচ্ছে আপনারা কি আপনাদের মতো এখানে বিভিন্ন অপশন দেখাবে দেখুন এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে ইউজার নেম সো আপনারা এখান থেকে চাইলে একটা নিয়ে নিতে পারেন কিন্তু আমি এখান থেকে নিলাম না আমি আমার মতো একটা দিলাম কিন্তু শো করতেছে না দেখুন এখানে এটা শো করতেছে না মানে এই ইউজার নেমটা আমার হবে না সো নতুন করে আমার আরেকটা ইউজার নেম দিতে হবে সেখানে আমি ওয়ান দিয়ে দিলাম সাথে তাও কি নিচ্ছে না আবার ওয়ান দিলাম নিচ্ছে না আবার দিলাম নিচ্ছে না সো আমি এটাই বাদ দিয়ে দিলাম আমি দিলাম এ আচ্ছা। বিএস বক্কর টিপল ওয়ান দিলাম ওকে নিচ্ছে না আচ্ছা আমি এখান থেকে একটু সিলেক্ট করে দিলাম তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এটা কপি করে আমি আবার এখানে বসাই দিচ্ছি কপি হয় না এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম এখানেও কি এই কি পাসওয়ার্ড দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন এখান থেকে আপনারা নেক্সটে চলে যাবেন আমি নেক্সটে দিয়ে দিলাম এখান থেকে আপনার নাম্বার মানে নাম্বারটা ভেরিফাই করতে যাচ্ছে তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন কেন এটা ভেরিফাই করার জন্য যাতে তাতে আপনার কি মোবাইলে একটা কোড চলে আসবে আমি ভেরিফাই করে নিলাম সো এখান থেকে আমাকে কি ভেরিফাই হয়ে গেছে চাইলে আপনাকে একটা ইমেল দিয়েও কি ভেরিফাই করতে পারেন আমিও আমার একটা কারণ আমি এখান থেকে একটা স্টোন একটা জিমেল ক্রিয়েট করতে চাচ্ছি সো আপনারা এখান থেকে আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবেন তবে এখান থেকে আপনাদের জন্মসাল মাস কোন মাসে জন্ম হয়েছে না এখানে ডেট এখানে হবে সাল এখানে দিবেন আপনার জন্ম এখানে হবে মাস এখানে ডেট এখানে হবে ইয়ার তারপরে এখানে নতুন করে একটা জিমেল দিয়ে দিবেন ভেরিফাই করার জন্য আপনার পুরাতন জিমেল থাকলে দেবে এটা অপশনাল সমস্যা না দিলেও কিছু হবে না তবে এখান থেকে জেন্ডার সেট করে দিবেন জেন্ডার সেট করে দিবেন আমি আমার জেন্ডারটা সেট করে দিচ্ছি মেল তবে নেক্সটে চলে যাবেন এস আই এম এটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন তারপরে কিছু প্রাইভেসি চাচ্ছে আই এগ্রি দিয়ে দিলাম দেখুন আমার জিমেল ক্রিয়েট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে হ্যাঁ, ওকে দিয়ে দিবেন আমার নতুন জিমেল আবু বক্কর আমি ওকে দিয়ে দিলাম কারণ আমার ক্রোমের জন্য অ্যাড করার জন্য শর্টকাট হিসাবে হয়ে গেছে আমার ক্রোমে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ